হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বলছি পেশন পাবের ওনার এমডি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম আমি আপনাদের সামনে আজকে আরেকটা বিষয় নিয়ে আসছি যেটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের নিত্য প্রয়োজনীয় আমাদের প্রত্যেকেরই দরকার প্রত্যেকের যারা আমরা যারা মেরিট আমাদের যাদের বাচ্চা বা বোনের বাচ্চা ভাইয়ের বাচ্চা আছে সবাই এই পোড়াগুলো আমাদের দরকার তো আমি আমাদের শোরুমে যা যা প্রোডাক্ট আছে আপনাদেরকে আমি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দেখাচ্ছি একটা একটা অবশ্যই আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এই যে আমাদের ভালো ভালো কালেকশন যারা আপনার থিয়ারিং ব্যাগ চাচ্ছেন থ্রি ইন্টু ওয়ান আছে টু ইন্টু ওয়ান আছে ফোর ইন্টু ওয়ান একটা ভিতর চারটা একটা ভিতর তিনটা একটা ভিতর একটা এইভাবেই এই ব্যাগগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় ব্যাগগুলো আপনারা চাইলে আমাদের এখান থেকে পছন্দ করতে পারেন এরপর আছে হচ্ছে আপনার বেবিদের ফিল্টার পানি ফিল্টার মিল্ক ফিল্টার কার কোনটা লাগবে আপনারা চাইলে আপনাদের নিত্য প্রয়োজনীয় ফিল্টারগুলো আপনারা ইউজ করতে পারেন তারপর এরপর আস্তে আস্তে বেবিদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো জনসন বলেন UK USA Thailand German Pakistan America South Africa সব প্রোডাক্টগুলো আপনারা আমাদের এখান থেকে বড়ো বড়দেরকে বড়োদের বলেন ছোটোদের বলেন সবার বেবি মম অ্যান্ড বেবি সবার পাবেন দুজনেরই আমাদের প্রোডাক্টগুলো পাবেন তারপর হচ্ছে আমাদের বেবিদের নিত্য প্রয়োজনীয় ফিল্টার তারপর আপনার চৌচানা আছে আপনার নীল কাটার আছে ব্রাশ আছে এগুলো আপনারা আমার থেকে পাবেন তারপর বেবিদের পাবেন নিত্য প্রয়োজনীয় আপনার ওয়েব টিস্যু যারা ওয়েব টিস্যুর জন্য অপেক্ষা করে অনেকে বলেন ভাইয়া অনেকে ওয়েব টিস্যু কিন্তু অপেক্ষা বুঝতে পারেন না কী কাজ ইউজ করে বেবিদেরকে যখন ঠান্ডা বেশি লেগে যায় তখন ই গোসল করানো যায় না তখন একটা ওয়েব হচ্ছে কি তাদের ক্লিন পরিষ্কারের জন্য ওয়েব টিস্যু দিয়ে আপনারা ওনার বাচ্চাদেরকে পরিষ্কার করতে পারবেন এই ওয়েব টিস্যু এইদিকে আসো আমার কয়েকটা এই আমার দিকে আসো কয়েকটা ওয়েব টিস্যু দেখাবো অ্যাডস প্রোডাক্ট দাও এই যে এটা হচ্ছে কোডোমোর ওয়েব টিস্যু আপনাদের যাদের নিত্য প্রয়োজন লাগবে আপনারা অবশ্যই এটা নিয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আরেকটা দাও new care new care baby wipe tissue এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাইরে এক একটা এক কান্ট্রি আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এখান থেকে আপনারা পাবেন ফৌজি এটা হচ্ছে ফৌজি ফৌজি এটা আপনার যাদের নিত্য প্রয়োজনে আপনারা চাচ্ছেন আপনারা অবশ্যই এটা নিতে ভুলবেন না ঠিক আছে তারপর হচ্ছে আমাদের বেবি বেবিদের আপনার জুতা পাবেন তারপর বেবিদের জুতা আছে তারপর আমাদের বেবি বাচ্চাদের টপস আছে যারা চাচ্ছেন টপসগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে তারপর হচ্ছে আপনার একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় তারপর পাবেন হচ্ছে বেবিদের বেবিদের ড্রেসগুলো পাবেন বেবিদের এখন হ্যাঁ আপনার জিরো থেকে জিরো থেকে শুরু করে আপনার আট নয় বছরের বাচ্চাদের আপনার কাপড়গুলো আপনার আমার এখান থেকে পাবেন অতএব সবগুলো বাইরের কালেকশন বিদেশি আমরা ইন্ডিয়ান থাইল্যান্ড ইন্ডিয়ান সব কালেকশনগুলো আপনারা আমাদের এখান থেকে পাবেন অবশ্যই আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের পেশন পাল্পের ইউটিউবে আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই পেশন পাল্পের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন এবং পাশের রিং বাটনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে থাকবেন আমাদের চ্যানেল ভিজিট করবেন আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা আমাদের নিত্য প্রয়োজনীয় সব প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই পাবেন আমাদের শুরু হচ্ছে আগ্রাবাদ লাকি প্লাজায় চারশো উনিশ এবং চারশো একত্রিশ নম্বর শোরুম আমি আমাদের আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ নিতে অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে ভিজিট করবেন এবং কোনো প্রোডাক্ট বেবিদের জিরো বছর বাচ্চার কত কত সাইজের কাপড় লাগবে তারপর দুই বছর বাচ্চার কত সাইজের কাপড় লাগবে তারপর হচ্ছে আপনার আট বছর বাচ্চার কত সাইজের কাপড় লাগবে কত সাইজের প্যান্ট লাগবে এগুলো আপনারা এখানে আছে এটা হচ্ছে আপনার জিরো থেকে আপনার দুই বছর তারপরে পাশেরটা হচ্ছে আপনার জিরো থেকে আপনার তিন বছর তারপরে এটা হচ্ছে আপনার পাঁচ ছয় বছর বাচ্চার তারপরে এগুলো এটা হচ্ছে আপনার পাঁচ ছয় বছর বাচ্চা এগুলো চার বছর তিন বছর বাচ্চার কাপড় হ্যাঁ আপনি অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করবেন আসসালামু আলাইকুম